প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া যত সহজে মানুষের কাছে পৌঁছাতে পারে আর কোনো কিছু নাই আর কোনো জেলা কারাগারের সুপার জনাব মোহাম্মদ শফিউর রহমান ব্রাক প্রতিনিধি আব্দুল সামাদ সহ যা যা কার্যক্রম বাস্তবায়িত হবে সে সকল কার্যক্রমের যাবতীয় তথ্য উপাত্ত পরিসংখ্যানগত সহায়তার জন্য আবেদন করতে পারবে অনলাইনে আইনি পরামর্শ চাইতে পারবে শুধু মামলার তারিখ বা পরবর্তী কার্যক্রম জানার জন্য সাধারণ অসহায় বিচারপ্রার্থী মানুষের এবং এটি একটি প্রচার প্রচারণার বিষয় আমরা যারা এস ফরিদুদ্দিন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন উদ্যোগ নিয়েছেন আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন এই জন্য আপনাদেরকে আমি বিশেষভাবে গরিব দুঃখী মানুষের অবরোধ মানুষের আমাদের এই অঞ্চলে আমাদের এই সাবকন্টিনেন্টে প্রথম যে কোন দুস্থ লোক বা বিচার প্রার্থী হিসেবে এটি আমাদের সাংবিধানিক অধিকার কিন্তু তারপরও লিফলেট এবং পোস্টার চাপিয়েছিলেন এবং সম্পূর্ণ অধ্যয়ন করেছিলেন আমাদের আজকের এই আপনারা বলেছেন এই বিষয়টা প্রচার প্রসারণের জন্য যে বিপার বিজ্ঞপ্তি দেওয়া